তোমাকে ভুলতে চেয়ে আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়াতে গিয়ে আরও বেশি গভীরে জড়ায় যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যায় এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি আমার কিছুই আর করার থাকে না তুমি এইভাবে বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই তুমি দু হাতে জাগাও এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই দুই হাত দূরে যায় যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রাখছ ডালপালা তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই আরও বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরও কাছে টেনে নেই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই তত মিশে যায় নিঃশ্বাসে প্রশ্বাসে ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতো কোনো দিকে যাওয়ার আর একটু জায়গা থাকে না তুমি জড়িয়ে রাখো তোমার কাঁটায় তোমাকে ছাড়াতে গিয়ে আষ্টে পৃষ্ঠে আরো জড়িয়েছি তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমাকে